তো গাইজ আপনারা শুনে আসলেন একটি সাড়ে নয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে যে ফোন আপনারা কিনতে যাচ্ছেন তার মধ্যে আপনারা কি কি আশা করছেন তো এটা ভালো চাই যাতে আমার সেলফি অনেক ভালো আসে দেন মেমোরিটা তিন চৌষট্টি হলে হবে মোটামুটি এখন তো সবাই সেলফি লাভার ক্যামেরাটা মোটামুটি ভালো হবে আপনার ব্যাটারিটা পাঁচ হাজার এমএইচ বা এরকম হলে বেটার হয় দশ হাজার টাকা বাজেট আসলে অনেকেরই থাকে কারণ দশ হাজার টাকা একটা খুবই কমন বাজেট কেউ সেকেন্ডারি ফোনের জন্য দশ হাজার টাকা বাজেট রাখে কেউ কেউ আবার প্রথম ফোনের জন্য দশ হাজার টাকা বাজেট রাখে কিন্তু আসলে দশ হাজার টাকা ফোনের মধ্যে অনেকের এক্সপেকটেশন থাকে একটু ভালো কিছু আর সেটা তিন জিবি র্যামের সাথে যদি হয় বত্রিশ জিবি রম ফোনের দেখা যায় কি অনেক প্লাস্টিক প্লাস্টিক দিয়ে আর কি এরকমভাবে দেয় আর কি প্রিমিয়াম ফিল হয় না ওটার একটু আপডেট করা ক্যামেরা পিক্সেলটা ভালো হতে হবে যাতে ছবি তুললে একটু ভালো দেখা যায় ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সেলফিটা যাতে ফোন দেখাবো সেটি থেকে আপনি কিন্তু সাড়ে নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই এগুলা চয়েস করতে পারেন Samsung Galaxy M zero two এটা দাম হচ্ছে নয় হাজার নশো নিরানব্বই টাকা র্যাম ব্যবহার করা হয়েছে তিন জিবি স্টোরেজ বত্রিশ জিবি ফিঙ্গারপ্রিন্ট নাই পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার তেরো মেগাপিক্সেল হচ্ছে মেইন সেন্সরটি আর সেলফি ক্যামেরা হচ্ছে পাঁচ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার mAh Redmi nine A price হচ্ছে আট হাজার সাতশো নিরানব্বই টাকা র্যাম দুই জিবি মাত্র স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ক্যামেরা হচ্ছে সিঙ্গেল তেরো মেগাপিক্সেলের আর সামনে পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারি পাঁচ হাজার mAh Oppo A twelve price হচ্ছে নয় হাজার নশো নব্বই করবে থাকে র্যাম তিন জিবি আর স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই ক্যামেরা ডুয়াল যার মেন সেন্সরটি তেরো মেগাপিক্সেলের আর সামনে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার হাজার দুশো তিরিশ mAh Realme C eleven price নয় হাজার নব্বই টাকা র্যাম হচ্ছে তিন জিবি স্টোরেজ বত্রিশ জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই আর ক্যামেরা সিঙ্গেল আট মেগাপিক্সেলের সেলফি রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ব্যাটারি পাঁচ হাজার এমএইচ তো গাইজ আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকাউন্টটি অন করে দেবেন জানা এরকম ইন্টারনেট ভিডিও সবার আগে আপডেট পেতে সবার আগে আপনার কাছে যেতে